ঘূর্ণিঝড় মোখা যেভাবে ভয়ঙ্করী রূপ নিয়ে আমাদের এই কক্সবাজারে আসার কথা ছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের এখানে সেইভাবে আঘাত হানেনি শুধুমাত্র টেকনাফ উপজেলায় এটি কিছু ক্ষয়ক্ষতি করেছে আমাদের এই কক্সবাজার জেলায় আশ্রয় কেন্দ্র ছিল সাতশো এর মধ্যে আশ্রয় নিয়েছিল দুই লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো একচল্লিশ জন লোক এখানে আমরা আপনার সাতশো আশ্রয় কেন্দ্রের মধ্যে আবার আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি ছিল আমাদের সেই কমিটিগুলো আশ্রিত লোকজনকে দেখভাল করেছে তাদের গতকালকে রাতে সকালের খাবার এবং দুপুরের খাবার পরিবেশন করেছে এখন পরিস্থিতি বিবেচনায় যদি আমরা প্রয়োজন মনে করি যে আশ্রয় লোকগুলো আমরা বলি নাই যে তারা সরে যাবে কিন্তু তাদেরকে বলছি আপাতত পরিস্থিতি বিবেচনায় থাকার জন্য যদি লোকজন রাতেও থাকে অবস্থান করে তাহলে তাদের জন্য আমরা খিচুড়ি পাক করে খাওয়ার পরিবেশন করব। এখানে যে সমস্ত লোকজন আশ্রয় নিয়েছিল এর মধ্যে গর্ব গর্ভবতী মায়েরা ছিল কিন্তু আল্লাহ রহমতে কোনো গর্ভপাতের কোনো আপনার ইনসিডেন্ট ঘটেনি আমাদের মেডিকেল যথেষ্ট মেডিকেল টিম ছিল মানে আমাদের ছিয়ানব্বইটি মেডিকেল টিম ছিল সার্বক্ষণিকভাবে এই মেডিকেল টিম আমাদের এই আশ্রিত লোকজনের দেখভাল করেছেন এবং আমাদের যে ভলান্টিয়াররা রয়েছিল স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছিল তারাও তাদের পাশে রেখে নিরাপত্তার বিষয়টি গতকাল রাত থেকে দেখভাল করেছেন এই ঘূর্ণিঝড় মোখায় এই কক্সবাজার জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমরা তো একটা আনুমানিক ক্ষয়ক্ষতি আমাদের একটা প্রেরণ করতে এসওএস ফর্ম আছে আমাদের সেই এসওএস ফর্মে জরুরি চাহিদা এবং আনুমানিক ক্ষয়ক্ষতি প্রেরণ করতে হয় তা আমরা ষাটটি উপজেলা থেকে টেকনাফ ব্যতীত ষাটটি উপজেলা থেকে তথ্য আমরা রিপোর্ট পেয়েছি এই রিপোর্টে দেখা যাচ্ছে দুর্গত মানুষ ছিল দুই লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো বিশ জন এবং বিধ্বস্ত বাড়িঘর আংশিক দশ হাজার চারশো উনষাট এবং সম্পূর্ণ বাইশটি ঝুপড়ি ঘর এবং মৃত্যুর কোনো খবর নেই নিখোঁজ কোনো ব্যক্তি নেই আমাদের এখানে এই যে আশ্রয়ন প্রকল্পে যেটা আমি আগেই বলেছি দুই লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো একচল্লিশ জন আশ্রয় নিয়েছিল সেন্ট মার্টিন ইউনিয়নে যে মৃত্যুর যে একটা রটনা ছিল আমরা সেখানে খোঁজ খবর নিয়েছি এই ধরনের কোনো মৃত্যু মৃত্যুবরণ করেনি আমরা জনপ্রতিনিধি এবং স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী সিপিপি স্বেচ্ছাসেবক এবং Bangladesh red red crescent society স্বেচ্ছাসেবক স্থানীয় জনপ্রতিনিধি আবার এবং ওই ওই এলাকার ইউনিয়ন চেয়ারম্যানের মারফত আমরা সঠিকভাবে খোঁজ নিয়ে এর এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং উড়ো খবর বলে আমরা পরিগণিত হয়েছে